ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা কিভাবে এস মার্কেটিং করতে পারি তা দেখব তো আমরা কেন এস এম এস মার্কেটিং করবো কারণ আমরা যারা সিপিএ মার্কেটিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করি তারা জানি যে এস এম এস মার্কেটিংটা কতটা গুরুত্বপূর্ণ যেমন আমরা ইমেল মার্কেটিং করলে আমরা বুঝ মানে দেখাইতে পারি তাদের কিন্তু ইমেলে কিন্তু মেসেজ চলে যায় সেখানে স্পাম হয় কত মানে আনবেলিড হয় তো কারো মানে কেউ সেন্ড করে না ভয়ে যদি এখানে যদি কোনো প্রকার কোনো লিঙ্ক থাকে বা আমাদের অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে মানে এই ভয়ে আর অনেক ধরনের সমস্যা হতে পারে বা কেউ কেউ জিমেলটা বা মেসেজটা বা আমরা যে মেলটা করব সেটা নাও পড়তে পারে বা পড়তে পারে একশো জনের ভিতরে আপনার দশটা ক্লা ক্লায়েন্ট কিন্তু আপনার এস এম এস মানে ইমেল মার্কেটিংয়ের বা এস এম এসটা দেখে কিন্তু আমরা যদি তাদের ফোন নাম্বারে আমরা যদি তাদেরকে ফোন নাম্বার কালেক্ট করে সে ফোন নাম্বারগুলোতে যদি আমরা ডাইরেক্ট এস এম এস করতে পারি তাহলে কিন্তু ওইখান থেকে আমরা একশো জনের ভিতরে কিন্তু আমরা নব্বই জন মানুষকে দেখাতে পারবো যে আমরা এই সার্ভিসটা দিতেছি তো তোমার যদি আগ্রহ থাকে বা তুমি যদি কিনতে চাও তাহলে এই সার্ভিসটা তুমি কিনতে পারো তো এটা কিন্তু আমরা করতে পারি শুধু এস এম এস মার্কেটিংয়ের মাধ্যমে এই সুবিধাটা আমরা করতে পারি কারণ এটা বেসিক একটা জিনিস কারণ কারো ফোনে যদি এস এম এস আসে তার ফোন তো সবসময় আমাদের হাতে থাকে আমরা সবাই মানে এস এম এস আসলে কিন্তু চেক করি কিন্তু ইমেল মার্কেটিংয়ে কিন্তু সেটা হয় না আমাদের বাল্ক এস এম এস মার্কেটিংয়ের মাধ্যমে আমরা কিন্তু এটা ডাইরেক্ট তাদের ফোনে এস এম এস পাঠাইতে পারতেছি কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিসপন্সটা অনেক বেশি পাওয়া যায় এমনও দেখছি আমার অনেক স্টুডেন্ট আছে যারা অনেক আগে সিপিএ মার্কেটিং করতো তারা আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই এস এম এস মার্কেটিংয়ে কীরকম ফল পাইতে পারি আমি তাদেরকে বলছি দেখো তুমি এস এম এস মার্কেটিং করলে তারা কিন্তু রেসপন্স মানে রেসপন্সটা একটু বেশি পাবে তো তুমি এস এম এস মার্কেটিংটা করতে পারো তো এস এম এস মার্কেটিং করার পরে দেখছি যে তারা যে টাকা ইনভেস্ট করছে ধরেন একশো ডলার ইনভেস্ট করছে সেখান থেকে পাঁচশো তিনশো ডলার কিন্তু বের করে নিয়ে পড়ছে মানে বের করছে তো এটা কিন্তু একদম সহজ পন্থা তো সেটাই আজকে আমরা শিখবো তার আগে আমরা একটু যেহেতু আমরা দুইটা সাইটে আমরা কাজ করি একটা হচ্ছে মার্কেট প্লেস দেন আদার্স নিজের জন্য বা পার্সোনালের জন্য আমরা এটা কাজ করি তো আমরা পার্সোনাল তো দেখবই সাথে আমরা মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে পারি কি কি সার্ভিস অ্যাপ্লাই করতে পারি তাও আমরা কিন্তু এখন দেখতে পারবো তো যাই হোক আমরা অনেক কথা বললাম আমরা চলে যাব হচ্ছে ফাইবার মার্কেট প্লেস আমরা এখানে লিখবো Fiverr dot com Fiverr dot com লেখে আমরা সার্চ করি ওকে এটা হচ্ছে আমাদের ফাইবারের ইন্টারফেস আমরা এখানে আসলে আমাদের যে কোনো ধরনের সার্ভিস আপনার যা বিষয়ের উপর অভিজ্ঞতা আছে বা যে কোনো বিষয়ের উপর অভিজ্ঞতা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে ইজিভাবে সার্ভিসটা লঞ্চ করতে পারেন বা দিতে পারেন সেটা আন্তর্জাতিক মানের পর্যায়ে চলে যাবে এটা কিন্তু সারা ওয়ার্ল্ডের মানুষ কিন্তু আপনার সার্ভিসগুলো কিনবে ঠিক আছে এটা কিন্তু ছোটোখাটো একটা মার্কেট না এরকম মার্কেট প্লেস আরও আছে যেমন আপার কাছে ফ্রিলান্সার আছে আর এটা হচ্ছে তৃতীয় নাম্বার আমরা ফাইবার বলে থাকি পিপল পাওয়ার আছে গুরু আছে আরও অনেক আদার্স মার্কেট প্লেস আছে আমার কাছে বেস্ট মনে হয় যারা একদম বেসিক তারা ফাইবার দিয়ে মানে ফাইবার দিয়ে শুরু করতে পারেন তারপরে একটা সময় আস্তে আস্তে ধীরে ধীরে ইম্প্রুভ করতে পারেন তো যাই হোক আমরা এখানে লিখব এস এম এস মার্কেটিং আগেই বলি এস এম এস মার্কেটিংটা খুব রিসেন্টলি এটা মার্কেট প্লেস আসছে বা এটা সবাই এখনও কাজ করে না এটা কিছুদিনের মধ্যে আশা করা যায় খুবই জনপ্রিয়তা পাবে ধীরে ধীরে মানুষ এদিকেই চলে যাচ্ছে ঠিক আছে তো আমি লেখি S M S marketing S M S marketing লেখে সার্চ করবো okay S M S marketing লেগে সার্চ করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন দুইশো তেতাল্লিশটা কাজ করছে বিশ ডলার করে আর পঁচিশটা কাজ করছে চারটা কাজ করছে উনিশটা কাজ করছে তারা কিন্তু সবাই মোটামুটি কাজ করতেছে আর এখানে সার্ভিস খুবই কম মাত্র দুইশো ছয়চল্লিশটা কিন্তু সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে তো আপনি যদি কাজ করেন এখানে কিন্তু আসা কোনো ব্যাপারই না ঠিক আছে আপনি যদি অনলাইনতে দেখেন সর্বোচ্চ একুশটা পেতে পারেন তো আমরা দেখি অনলাইনটা থেকে একটু দেখি অনলাইনটা দেখলে আমরা দেখেন বিশটা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর এখানে বিশ জনের মধ্যে মোটামুটি ভালোই অনেকজনে কাজ করছে দেখছেন এখানে নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু কাজ করতেছে এখানে যারা অনলাইনে থাকে তারা কিন্তু কাজ পায় তো আপনি চাইলে এরকম সার্ভিস কিন্তু এখানে দিতে পারেন এখানে আবার যদি আরেকটা কিওয়ার্ড আছে যেমন বাল্ক এস এম এস এটা লিখলে সার্চ করলে কিন্তু সার্ভিসটা আরেকটু বেশিও হতে পারে দেখেন একটু বেশি কিন্তু এটারও চাহিদা কিন্তু প্রচুর দেখেন এই লোকটা পঞ্চাশটা কাজ করছে bulk S M S marketing আপনি এই সার্ভিসটা আজকের ক্লাসটা ফলো করে কিন্তু এরকম সার্ভিস একটা লঞ্চ করতে পারেন ওকে যাই হোক আমরা মার্কেটটা দেখলাম তো আমরা এবার আমরা এটা হচ্ছে bulk S M S marketing এখানে দেখেন আর ডট কম দেওয়া আছে আপনি ডট বিডিতে কখনোই যাবেন না ডট বিডিতে শুধু বাংলাদেশের জন্য আপনি চাইলে এখানে বাংলাদেশের সার্ভিসও দিতে পারেন সেখানে একটু রেট বেশি পড়বে আর ওইখানে পয়সা পড়বে ঠিক আছে আপনি চাইলে এটা দিয়ে করতে পারেন আরও আমি লাস্টের দিকে দেখাবো ফ্রিতেও কিন্তু আপনি unlimited bulk S M S বা মেসেজ পাঠাতে পারবেন তো এখানে আপনাকে sign up sign up sign in করে নিতে হবে দেখেন এখানে লেখা আছে রেজিস্টার ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনি রেজিস্টার করার অপশন পেয়ে যাবেন তো এখানে একটা জিমেল দিবেন জিমেল আমি দিই একটা জিমেল দিয়ে সেন্ড করবেন সেন্ড করে একটা জিমেল আমি দিয়ে দিছি এখন বলতেছে please quote your verification code okay আমরা একটা জিমেল যেহেতু দিছি আমাদের জিমেলটা ওপেন করে আমি একটা কোড তারা পাঠিয়ে দিয়েছে সেই কোডটা আমি এখানে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তো দেখি আসছে কিনা একটু অপেক্ষা করতে হবে কিছু করার নাই কারণ হচ্ছে এখানে একটু আসতে লেট করবে তো আমরা দেখি একটু অপেক্ষা করি হ্যাঁ আমাদের এস এম এসটা চলে আসছে একটু রিপ্লেস করলে আশা করি পেয়ে যাবো তো এখানে আসে না কিন্তু আমার ফোনে চলে আসছে ওকে আমি দেখি স্পামিংয়ে দেখি পাইকেরা ওকে স্পামিংয়ে আসে নাই আমরা ইনবক্সেই দেখি আবার একটু রিপ্লেস করি ফুল ওকে আমি এর আগে এই জিমেলটাতে সরি আমি এই জিমেলটাতে একবার ভেরিফিকেশন করছিলাম এখানে দেখেন এরকম একটা কোড আসবে এই যে আপনাদেরকে দেখাই এরকম একটা ভেরিফিকেশন কোড আসবে এই কোডটা আপনি কপি করে এই জায়গায় দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমারটা তো একবার কপি করছিলাম আর হবে না দেখি হয় কি না তো চেক করবে চেক করে হয় নাই ভুল হয়েছে ঠিক আছে তো যাই হোক আমার রেজিস্টার করা আছে আর মানে আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে ওই জিমেল দিয়ে আমি লগ করে ফেলি কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা তো সবাই জানেন তো দেখানোর কিছু নাই তো আমি এখান থেকে আমার ইউজার নেমটা দিয়ে ফেলি আমার ইউজার নেম হচ্ছে আমি ওকে নতুন আবার গাবড়ায় যাবে ঠিক আছে আমি তাহলে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলি ঝামেলা যেন না হয় তো আমি রেজিস্টার ওর অ্যাকাউন্টে ক্লিক করি আপনারা হয়তো পরবর্তীতে সমস্যা হতে পারে তো তো আমি এই জিমেলটা এখানে দিয়ে একটা জিমেল কপি করলাম তো আমি আমার এই জিমেল অ্যাকাউন্টটা আমি চাচ্ছি এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি ভেরিফাই করব বা আমি একটা অ্যাকাউন্ট করব আমি এই জিমেলটা দিলাম দিয়ে সেন্ড করলাম দেখি আমাদের এস এম এস আসে কিনা তো ওকে আমাদের মেবি এস এম এসটা পাঠিয়ে দিছে এটা অপেক্ষা করতে হবে আগেরটা আমি ডিলিট করে দিই ওকে এবার আমি রিপ্লেস করি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে কিছুটা সময় লাগবে ওকে আমাদের কিন্তু এস এম এসটা চলে আসছে একটা এস এম এস চলে আসে আমরা এই এস এম এসটা কপি করবো বা এই কোডটা আমরা কপি করে ফেলবো মেসেজটা কপি করে ফেলে আমরা এখানে কোডটা পেস্ট করে দিব ওকে চেক আমরা চেকে ক্লিক করব আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিটলিভাবে হয়ে গেছে প্রায় এখন আমরা এখানে এই ফর্মটা ফিল আপ করবো ওকে রাজু আহমেদ রাজু আহমেদ এটা ইন্ডিভিজুয়াল থেকে আপনি দিতে পারেন হচ্ছে booking marketing service customer e commerce okay আমি ই কমার্স দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হচ্ছে বাংলাদেশ কান্ট্রি হচ্ছে আমার বাংলাদেশ তো আমি দেখি বাংলাদেশটা পাই কিনা এখান থেকে তো আপনার কান্ট্রি যদি অন্য কোনো দেশ থাকে সেটা দিয়ে নেবেন আর এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার ফোন নাম্বার কোন দেশে হবে আমার ফোন নাম্বার হবে বিডিটিতে ওকে এটা আমার ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে আমার ইউজার নেম দিয়ে দিই একটা ইউজার নেম দিয়ে ওকে ডক সরি রাজু আহমেদ আহমেদ দুই হাজার বাইশ ওকে একটা ফোন নাম্বার আমি বা আমি একটা পাসওয়ার্ড কপি করে ফেললাম কপি করে এখানে হবে না এরকম পাসওয়ার্ড আপনাকে মিশ্রিত পাসওয়ার্ড দিতে হবে মানে সংখ্যা অ্যাট দ্য রেট সব কিছু থাকতে হবে আর কি আমি এরকম এখানে একটা পাসওয়ার্ড দিই তো আমি এখানে লিখলাম আমার একটা পাসওয়ার্ড তো বলতেছে ম্যাচ হবে না ওকে কেন কেন কেন ম্যাচ হবে না ওকে এবার হয়েছে তো এখানে দেওয়ার পর আমরা যেহেতু মেসেজের জন্য করব এখানে এস এম এস এপিআই দরকার নাই আমরা শুধু মেসেজ তো আমরা মেসেজটা সিলেক্ট করব আর এখানে আপনি কোন কোন কান্ট্রিতে এই কাজটা করবেন বা এস এম এসটা পাঠাবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা এখানে পাঠাই হচ্ছে প্রথমে হচ্ছে ইউএসএ আমরা ইউএসটা দিয়ে ফেলি ইউএসএ ওকে ইউনাইটেড অফ আমি আমেরিকা ওকে দিয়ে ফেলছি ইউনাইটেড কিংডম দিয়ে ফেলি তারপরে আমরা সর্বোচ্চ কিন্তু পাঁচটা ইউজ করতে পারবো ওকে আজকে ক্লাসটা লং হতে পারে তো সৌদি আরব সৌদি আরব দিয়ে ফেললাম মানে আমার মন মতো যেগুলো আপনার যদি কোনো কান্ট্রি বা ঈদ থাকে আপনার নির্দিষ্ট কোনো এরিয়া থাকে সেটা আপনি কিন্তু লোকেশনটা টার্গেট করে ফেলতে পারবেন তো এখানে আমি লোকেশন আমার মতো করে আমি দিয়ে নিতেছি আপাতত আপনাদের বোঝানোর জন্য তো এমনি দিয়ে রাখতেছি আমি ঠিক আছে তো দিয়ে এবার আমি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের সাথে আমি রাজি আছি তো ডেস্কটপ এখান থেকে আমরা সাবমিট করে ফেলবো সাবমিট করে ফেলার পর আমাদের সাবমিট হয়ে গেছে তো আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের এস এম এস চলে আসবে যে অ্যাকাউন্টটা ডান হয়ে গেছে একটু দেখি অপেক্ষা করি সাবমিট হচ্ছে বলতেছে রাজু আহমেদ বাইশ ওকে এটা ইউজ হয়ে গেছে আরেকটা স্বর্ণ দিলাম থ্রি দিলাম ওকে এবার দেখি ইউজার নেমটা ভুল দেখাচ্ছিল তো ইউজার নেমটা এখন নাই কিনা তো সাবমিট তো হচ্ছে হচ্ছেই এখন আর কোনো কাজই করতেছে না ওকে স্কিপ করে ফেলবো আপনি চাইলে ফোন নাম্বারে একটা কোড আসবে কোডটা আসলেই কিন্তু আপনি ভেরিফাই করতে করে ফেলতে পারবেন এই নাম্বারটা দিয়ে আপনি যে ফোন নাম্বারটা ওইখানে দিবেন সেই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন তো দেখি আমার কাছে কোনো কোড আসে কি না এখনও কোড আসে নাই কোডের জন্য আমি বসে থাকলাম না আমি স্কিপ করে চলে গেলাম আমি স্কিপ করে চলে গেলাম এটা হচ্ছে আমাদের bulk S M S marketing software বা ওয়েবসাইটের একটা ইন্টারফেস এটা আপনাদেরকে কিছু ধারণা দেই সেটা হচ্ছে এখানে যদি আপনি ফোন নাম্বারগুলো কালেক্ট করে দিয়ে দেন ধরেন কান্ট্রি কোড সহ কিন্তু আপনাকে দিতে হবে ধরেন আমাদের কান্ট্রি কোড হচ্ছে plus eight plus double eight zero one six অথবা সেভেন অথবা এইট অথবা নাইন অথবা থ্রি এরকম কিন্তু আমাদের ফোন নাম্বার আছে ঠিক আছে আমরা এখানে এই কোডটা আমরা সবসময় এই কোডটা আমাদের লাগবেই এটা হচ্ছে আমাদের কান্ট্রি কোড বিডিটির তো আপনি কান্ট্রি কোড দিয়ে ফোন নাম্বার দিয়ে দিলেন একটা তো আমি একটা ফোন নাম্বার এমনিতেই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনি এখানে ইন্টারে চাপ দিবেন এইভাবে কিন্তু আপনি নাম্বারগুলো এক জায়গায় করতে পারেন ঠিক আছে এইভাবে করতে পারেন চাইলে আরও অন্যভাবে করা যায় ধরেন আমি এই নাম্বারটা একটা স্যান্ড করব আমি এখানে অনেকগুলো নাম্বার কালেক্ট করব কালেক্ট করে এখানে পেস্ট করব অথবা পুরো একটা লিস্ট আমরা এখান থেকে দিয়ে দিতে পারি তো এখানে আমরা এভাবে করে আমরা যদি চাই এখন ধরেন একটা দিলাম hi how are you how are you do uh, you want to you want to to gift gift okay okay okay gift iphone 13 max pro মানে এমনি একটা দিয়ে দিলাম আর কি আইফোন ঠিক আছে একটা দিয়ে দিলাম দেখেন দেখি কি লিখলাম তো এমনি একটা দিয়ে দিলাম আমি আর কি মানে ম্যাক্স প্রো প্রো আপনি আইফোন থার্টিন প্রো উপহার উপহার দিতে চান অথবা নিতে চান গেট হবে okay you want to great okay get দিয়ে দিই এদিকে এটা দিয়ে দিলাম হচ্ছে ধরেন আমার একটা সফটওয়্যারে এটা দিয়ে দিলাম ভিতরে যে তুমি কি আইফোন মানে থার্টিন প্রো ম্যাক্স ম্যাক্স পেতে চাও গিফট হিসেবে তো আপনার মতো করে লিখলেন আমি এখানে বাংলায় লিখে দিই যেহেতু আমি বাংলাদেশে সেন্ড করব আমার কিবোর্ডে একটু সমস্যা আছে তো তুমি কি আইফোন থার্টি প্রো ম্যাক্স এটা ভুল আসবে নিতে চাও তাহলে সাইন আপ করো okay thirty pro max iPhone thirty pro max নিতে ওকে বাংলা করি আমি নিতে চাও তাহলে সাইন আপ করো একটা দিয়ে দিলাম দিয়ে বুঝছেন মানে আমার কোনো উদ্দেশ্য নেই আপনি চাইলে ইজি বিজি একটা এস এম এস লাগাই দিতে পারেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে ভুলমুল হলে কোনো কিছু যায় আসে না তো আপনি একটা এস এম এস দিয়ে দিলেন দিয়ে এখানে সুন্দর করে দিবেন ভালো করে ডেসক্রিপশন লিখে এখানে যদি আমরা করি প্রিমিয়াম প্রিমিয়াম তো হবে ওকে প্রিমিয়াম দিয়ে দিলাম দিয়ে এখানে আমরা যদি সাব ইন স্যান্ড করি তাহলে কিন্তু এস এমএসটা চলে যাবে তাদের কাছে তো এই নাম্বারে এখানে যতগুলো সিলেক্ট করবো সেই নাম্বারে চলে যাবে যেহেতু আমাদের এখন কোনো ক্রেডিট নাই তাহলে আমি কোনো স্যান্ড করতে পারবো না একটা এস এম এসে স্যান্ড করতে পারবো না আপনি যদি কোনো ক্রেডিট কিনতে চাই এখানে বাই ক্লিক করবেন অথবা ক্রেডিটে ক্লিক করে আপনি এখান থেকে ক্রেডিট বাই করে নিতে পারবেন এগুলো একটা সিস্টেম এখান থেকে ফিল আপ করবেন ফোন নাম্বার ভেরিফাই করবেন এগুলো ভেরিফাই করে হিস্টোরি ট্রানজেকশন ইনভাইটন মানে ইনভেটেশন তারপরে আরও আদার্স অন্য কিছু আছে ইনভয়েস মানে কত ক্রেডিট কত দাম এনা সব এখান থেকে নিতে পারেন অথবা আপনি তাদেরকে ডাইরেক্ট এস এম এস করতে পারেন তো এই ক্রেডিট এখান থেকে কিনবেন এটা হচ্ছে ইনবক্স যদি কেউ যদি আপনার এস এম এস রেসপন্স করে তাহলে আপনি ইনবক্সে দেখতে পারবেন এটা হচ্ছে শিডিউল এখানে চাইলে কিন্তু আপনি আপনার এস এম এসগুলো দেখে নিতে পারবেন বা আপনি একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করতে পারেন যেটার মাধ্যমে আপনি ওই টাইমে আপনি তাদের কাছে মেসেজ পাঠাতে পারেন আস কন্ট্যাক্ট এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো লিস্ট করতে পারবেন বা একটা ই তৈরি করতে পারেন গ্রুপ তৈরি করতে পারবেন তাদের দিয়ে তো আবার চাইলে কিন্তু আপনি এখানে অন্য কন্ট্যাক্ট নাম্বারগুলো ইনপুট করতে পারেন একটা ধরেন আমি আমার এখানে অনেকগুলো ফাইল আছে যেমন এক্সেল ফাইলগুলো আমি এখানে আপলোড করে নিতে পারবো এইভাবে চুজে ফাইলে ক্লিক করলে কিন্তু আমার কম্পিউটারে নিয়ে যাবে নিয়ে যেয়ে বলবে যে তোমার যদি কন্ট্যাক্ট ফাইল থাকে সেটা এখানে দিয়ে দাও এখানে দিলে কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে আমার কিছু নাই ঠিক আছে তো নাই দেখি একটা ফাইল এমনি দিয়ে দিছি দেখেন হবে না তো এখান থেকে ইনপুট করতে পারেন এখানে তো স্যান্ড মেসেজ তো কয়জনের কাছে স্যান্ড হয়েছে কয়জন স্পন্স করছে কয়জন মেসেজ করছে কয় কয়টা ফেল্ড হয়েছে কয়টি ডেলিভারি হয়েছে সব এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে বাল্ক মেসেজ ঠিক আছে এখানে কিন্তু আমরা ওই ওইগুলাই ঠিক আছে ফাইলগুলো আপলোড করতে পারি স্যাম তো যাই হোক মেসেজ তো বুঝলেন এখান থেকে মেসেজ সেন্ড করতে হয় এখানে আরেকটা জিনিস আছে সেটা বাদ দিচ্ছি হচ্ছে ল্যান্ডিং বেস্ট তো আমরা চাইলে কিন্তু ল্যান্ডিং পেজটার মতো করে একটা ডিজাইন করে সুন্দর একটা ডিজাইন করে কিন্তু আমরা কাজ করতে নিতে পারি ধরেন ধরেন আমাদের এস এম এস আসলে কীরকম ডিজাইন হয় না তো এই ডিজাইন কিন্তু আমরা এখান থেকে করতে পারি বাড়ি থেকে সুন্দর করে একটা গ্রাফিক ডিজাইন করবেন করে এখানে আপনি ক্রিয়েট দেখেন আমি ক্রিয়েট করি একটা এখানে আপনি আর ড্র মানে ড্রাগন ড্রপ করে আপনি করতে পারেন ধরেন আমি দিচ্ছি আমি হচ্ছে আমি একটা এস এম এস লিখি bulk message bulk S M S okay লিখে সেভ করি ওকে সেভ করে ফেললাম এটা হচ্ছে আমাদের মোবাইলে কীরকম দেখাবে সেটা আমরা প্রিভিউ দেখতে পারবো এখানে এটা হচ্ছে ল্যান্ডিং পেজটা এখানে দেখেন নাম আছে সব কিছু আপনি কিন্তু নিজের মতো করে চেঞ্জ করতে পারেন এখানে ফন্ট কীরকম হবে ফন্ট সিলেক্ট করতে পারেন তো এগুলা আপাতত থাক এটা আপনি ফন্ট চেঞ্জ করার জন্য এটা আপনি ওই যে এস এম এস আমরা যে নাম সিলেক্ট করলাম এটা চেঞ্জ করার জন্য আরও অন্য অনেক অন্য নাম দিতে পারেন আপনার মনে যেটা আসে সেটা দিতে পারেন তো এখানে দেখেন অ্যাড আছে একটা বাটন আছে অ্যাড এখানে আপনি ক্লিক করে এখানে একটা ইমেজ নেই ঠিক আছে একটা নিউ ইমেজ ওকে আমি একটা ক্লিক করি তার মানে একটা ইমেজ এখানে আমি দিতে পারবো তো আমি এখানে ব্রাউজে ক্লিক করি ক্লিক করে আমি ভালো একটা ছবি দিয়ে দেখি ধরেন এই ছবিটা আমি দিয়ে দিলাম দিয়ে ওপেনে ক্লিক করে দিলাম আমার কম্পিউটার থেকে ওকে আপলোড হচ্ছে ওকে এখানে দেখেন এরকম একটা মেসেজ মানে একটা ইমেজ আমি সেট করছি আমি চাইলে এখন আরেকটা করব নিচে চাচ্ছি যে একটা এস হোক যে মেসেজ ওকে আর new text blocking block okay একটা ব্লক তৈরি করি ধরে দিলাম এখানে হাই অথবা হাওয়ার ইউ হ্যালো হাওয়ার ইউ এটা দিলাম দিয়ে আর অনেক কিছু নিচে লিখে দিলাম তুমি কি করো আমাদের এই নতুন একটা অফার আইসে হ্যান ত্যান ঠিক আছে এটা দিয়ে দিয়ে আমি সেভ করে দিলাম তাহলে কি হবে আর নিচে কিন্তু এটা শো করবে দেখছেন নিচে কিন্তু এটা সুন্দরভাবে শো করতেছে ঠিক আছে এটা কিন্তু আবার আমি দেখি এটা উপরে নিচে করা যায় কি না ড্রাউন করে ফেলে দেখি নাই কি না আর ড্রাউন তো করা যাচ্ছে না ওকে তাহলে প্রথমে এটা আপনি তাহলে কেটে দিবেন ঠিক আছে যদি এরকম কেটে দিতে চান তাহলে এই লেখাটা প্রথমে থাকবে তারপরে নিচে ধরেন আমি ইমেজ চাচ্ছি তাহলে ইমেজটা নিচে দিবেন আপনার মনের মতো করে সাজাতে হবে আমি এখন একটা ইমেজ নিয়ে আসি ঠিক আছে ধরেন এই ইমেজটা দিয়ে দিলাম আমার মতো করে আমার মনের মতো আপনার যেমন লাগে তেমন মনের মতো করে একটা ডিজাইন করবেন তো একটা ইমেজ হয়ে গেল তো আমি টেক্সটটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না নিচের ওই হিজিবিজি দিছি তো ওটা খুব একটা ভালো লাগতেছে না তো আমি এটা ডিলিট করে দিলাম এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করে ফেলি আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন কালার দিতে পারবেন ইচ্ছে আপনার এবার দেখেন হ্যালো হাওয়ারিও দিছি নিচে নিচে একটা ছবি দিছি এখন চাচ্ছি নিচে আরেকটা যেন ডেসক্রিপশন থাকে ওকে তো আমি একটা ডেসক্রিপশন দিই আবার একটা ইমেজ টেক্সট নেই এখানে আমি একটা ডিসক্রিপশন লিখি ফ্রিতে আইফোন নিতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন তো এটা আমি একটা ডিসক্রিপশন লিখলাম আমি চাচ্ছি এটা নিচে বসুক দেখি বসে কিনা ওকে সেভ করে ফেলি দেখেন ফ্রিতে আইফোন নিতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন ওকে বাংলায় যেহেতু করবো সম্পূর্ণ বাংলায় করি তো এটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি চাচ্ছি একটা বাটনটা নিচে বসুক ধরেন আমি নিচে একটা বাটন দিব এখানে ধরেন আমি ক্লিক করলাম বাটনে অ্যাডে ক্লিক করে নিচে দেখেন বাটন লেখা আছে new high print link okay এখানে ক্লিক করব এখানে দিয়ে দিব হচ্ছে ধরেন ক্লিক করুন ধরেন একটা বাটনের নাম দিলাম ক্লিক করুন ওকে বাংলায় দিয়ে দিলাম তো বাংলায় দিয়ে আমি চাইলে বাটনের কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে আর যেহেতু আমি চাচ্ছি যে এখান থেকে যেন আমি একটা লিঙ্ক সেট করে দেবো যেটার মাধ্যমে ক্লিক করলে যেন আমাদের প্রোডাক্ট কিনতে পারে ধরেন আমি চাচ্ছি যে বিডি শপ অথবা বিডি শপে যাক ওকে বিডি শপ বিডি শপে আমি লিঙ্কটা দিয়ে দিলাম বিডি শপ লিঙ্কটা কপি করলাম কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম তো এখানে দিয়ে দেওয়ার পর এখানে আমি সেভ করে ফেলবো একটা আশা করি একটা বাটন হয়ে গেছে দেখছেন মোটামুটি কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন এখানে যদি দিতে পারি প্রিয় স্যার আশা করি ভালো আছেন মোটামুটি একটা মনে করেন প্রফেশনাল লুক দিতে চেষ্টা করতেছি আশা করি আপনারা বুঝতে পারবেন কোনো মাইন্ড করবেন না ঠিক আছে আমরা অত ভালোভাবে ডিজাইন করতে পারতেছি না হয়তো তো দেখেন এখানে লেখছি প্রিয় স্যার আশা করি ভালো আছেন ফ্রিতে আইফোন নিতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন তো এখানে যদি এবার কেউ ক্লিক করে দেখেন আমরা এই বিডি শপের লিঙ্কটা কেটে দিলাম দেখেন আমরা কিন্তু বিডি শপে চলে আসছি দেখছেন বিডি শপে চলে আসছি আমরা কোথায় ক্লিক করছি আর কোথায় চলে আসলাম তো এইভাবে প্রিভিউতে ডিজাইন করে নিতে হবে ডিজাইন করতে পারবেন ওকে আমরা প্রিভিউ দেখতে যাই কেড়ে গেছে ওকে এটা হচ্ছে আমাদের ডিজাইন তো আমরা এটা করে ফেলছি ক্লোজ এডিট করার দরকার নাই এটা ক্রিয়েট করে ফেলছি তো এখান থেকে তো আমাদের এটা থাক আপাতত ওকে আমরা চাইলে কিন্তু এই ল্যান্ডিং পৃষ্ঠাটা কিন্তু আমরা এখন ওইখানে স্যান্ড করতে পারি দেখি ল্যান্ডিং পৃষ্ঠা নিয়ে আসা যায় কিনা তো এভাবে ডিজাইন করে এভাবে ডিজাইন করে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারবেন ঠিক আছে এভাবে স্যান্ড করতে পারবেন স্যান্ড করে আমরা কিন্তু এখান থেকে বাকিগুলো ওইভাবে আগের মতো করেই আমরা এখান থেকে ইনপুট করে ম্যানেজিক টেমপ্লেট এখানে ক্লিক করে অথবা অ্যাটাচ করে ওইটা কিন্তু আমরা লার্নিং এই যে ল্যান্ডিং পেজটা দেখছেন এই যে প্রথম আমরা চাচ্ছি এটা হবে তো এটা আমরা চুজ করলাম চুজ চুজ দিয়ে দিলাম এটা আমরা চুজ করে ফেললাম তো দেখেন অ্যাটাচ ফাইল করে ফেলছি দেখেন আমাদের মেসেজটা কীরকম হবে এটা কিন্তু তারা এখানে দেখাবে একটু অপেক্ষা করি অ্যাটাচ ফাইল ওকে এটা হচ্ছে আমাদের ফাইল ওকে চুজ ফাইল তো এখানে এখানে অটোমেটিকলি তারা অ্যাপ হয়ে গেছে এখানে আমরা ফোন নাম্বারটা সেন্ড করলে কিন্তু চলে যাবে তো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের এস এম এস বা bulk mass S M S মার্কেটিংয়ের স্ট্র্যাটার্জি আপনারা চাইলে এইভাবে মেসেজগুলো করতে পারেন তো যাই হোক এরকম সফটওয়্যার কিন্তু আপনি আরও পাবেন যদি লেখেন এখানে free free S M S marketing marketing software অথবা টুলস যাই লেখেন না কেন এখানেও অনেক সফটওয়্যার কিন্তু পাবেন আপনারা দেখেন আমি যদি লিস্ট লিখি এখানে লিস্ট লিস্ট তাহলে কিন্তু আপনি লিস্ট পাবেন তো আমার কাছে যেটা ভালো লাগে ওইটা ভালো লাগে তো একশো দশটা কিন্তু best S M S marketing software solution okay S M S marketing apps চোদ্দোটা এখানে কিন্তু অনেক সফটওয়্যার পাবেন যেগুলো দিয়ে আপনি কিন্তু ফ্রিতে করতে পারেন এখানে যদি লেখেন free unlimited unlimited unlimited S M S marketing তো এখানে লিখে সার্চ করলে যদি আপনি চান দেখবেন অনেকগুলো পাবেন দেখেন এখানে অনেক টুলস আছে যেগুলো দিয়ে আপনি আনলিমিটেড পাঠাইতে পারবেন আশা করি তো যাই হোক যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা নেক্সট টাইমে অন্য একটা বা আনলিমিটেড যদি কোনো এস এম এস কারো লাগে ফ্রিতে সেগুলো নিয়ে কথা বলবো তারপরে একটা সফটওয়্যার আছে যেমন আমরা মেল থেকে আমি যদি বলি আজকের ক্লাসে এত বড় হয়ে গেছে এমনিতে আর চাচ্ছি না আচ্ছা, এত বড় হোক এই মেল থেকে মানে জিমেল থেকে কিভাবে আপনি আনলিমিটেড এস এম এস পাঠাতে পারেন সেরকম কিন্তু সফটওয়্যার আছে তাহলে যেমন আমরা এখান থেকে পাঠাইতে পারবো জিমেল থেকে কিন্তু মেসেজ পাঠানো যায় আনলিমিটেড ঠিক আছে তো যাই হোক তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ক্লাস করব ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এইটুকুই থাক আল্লাহ হাফেজ